বারো শতক চার খ্রিস্টাব্দে আল্লাপাক এই বাংলার জমিনে একজন মর্দে মুজাহিদ প্রেরণ করেন যার মাধ্যমে এই বাংলা থেকে সকল অন্ধকার দূরীভূত হয় বাংলার নির্যাতন বন্ধ হয় তিনি হচ্ছেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তালাম তিনি বাংলার জমিনে মাত্র সাতার জন তার সৈন্য নিয়ে সাতার জন তার বন্ধুকে নিয়ে এই বাংলাতে প্রবেশ করেছিল তার যেই সতেরো জন সঙ্গী বন্ধু ছিল সবাই অশ্বারোহী ছিল সতেরো জন বন্ধুকে নিয়ে বাংলার জমিনে আল্লাহর ইমান দীপ্ত এবং ইমানি শক্তি কোরাই শক্তি একসাথে করে বাংলাতে প্রবেশ করে এতে সে ইসলামের জান্ডাকে সমুন্নত করেছেন জোর বলুন সোলাহ কারণ যখন বিজয়টা আসে বিজয়টা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন তোমাদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিজয় দান করেন সেই বিজয় অত্যাসন্ন হয় আল্লাহ পাক বলেন হে নবী আপনি মুমিনদেরকে আপনি মহাসেনদেরকে আপনি আমার সুসংবাদ শুনিয়ে দেন এই যখন ইসলামের কোনো বিজয় হয় সেই বিজয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় বাইর আমার বন্ধুরা আমার এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সতেরো জন সঙ্গী নিয়ে অশ্বারোহী নিয়ে বাংলা কিভাবে বিজয়ী করে ঐতিহাসিকগণ সবাই আশ্চর্য হয়ে গেছে অবাক হয়ে গেছে এটা কি সহজ ব্যাপার মাত্র সাতারো জন সঙ্গী নিয়ে কীভাবে বাংলাকে জয় করল বাংলাতে কিভাবে ইসলামের পতাকাকে সমুন্নত করল ঐতিহাসিকরা তারাই আবার গবেষণা করে উত্তর দিয়েছেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন তার হাজারো সৈন্য নিয়ে বাংলাতে আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নেয় তখন সে এত দ্রুত গতিতে ঘোড়া নিয়ে বাংলার দিকে ছুটতে থাকে এত ক্ষিপ্ত গতিতে এত দ্রুত গতিতে ছুটতে থাকে ইতিহাসের মধ্যে লেখা আছে তার দ্রুত গতির কাছে অন্যান্য সৈন্যরা হার মানায় এখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এত দ্রুত গতিতে বাংলাতে প্রবেশ করে কিন্তু তার ঘোড়ার সাথে কিন্তু সতেরো জন তার সাথে উঠতে পেরেছিল তার সাথে আসতে পেরেছিল তার বাকি সৈন্যরা পিছনে পড়ে গেছে তিনি এই সাতারো জন সৈন্য নিয়ে বাংলার মাটিতে প্রবেশ করে এবং যারা সীমান্তে পাহারাদার ছিল তারা তাদেরকে অনেক সিঙ্গেল দিয়েছিল থামার জন্য কিন্তু এখতিয়ার উদ্দিন মোহাম্মদ মিন বখতিয়ার হেলজিম এত দ্রুত গতিতে বাংলাতে প্রবেশ করে কোনো সিঙ্গেল না মেনে কোনো সিঙ্গেল মানে নাই কোনো বাঁধা মানে নাই এত দ্রুত গতিতে প্রবেশ করেছে সেনের সেন বংশের সেই সৈনিকেরা মনে করেছে তারা সিঙ্গেল না মেনে এত দ্রুত গতিতে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে এভাবে প্রবেশ করেছে হতে পারে তারা আমাদের রাজার কোনো মেহমান তারা আমাদের রাজার কোনো মেহমান হতে পারে না হলে তারা আমাদের সিঙ্গেল কেন মানল না অথবা তারা মনে করেছেন এরা কোনো ঘোড়া ব্যবসায়ী হবে হয়তো বাজারে তাদের ঘোড়াগুলো বিক্রি করার জন্য তারা দ্রুত গতিতে বাজারে চলে যাচ্ছে এই জন্য তাদেরকে কেউ বাধা দিতে পারে নাই আসলে তাদের পিছনে আল্লাহর শক্তি ছিল জুড়ে বলুন সুবাহ আল্লাহ ইসলামের বিজয় কিভাবে হয় আমরা মক্কা বিজয় আমরা দেখেছি আল্লাহ পাক কিভাবে মুসলমানদেরকে বিজয় দান করেন ঠিক কিনা বলুন এবং এটা তো অনেক আগের কথা কিছুদিন আগে আফগানিস্তানের আল্লাহ পাক আফগানিস্তানে মুসলমানদেরকে কিভাবে বিজয় দান করেছে আমরা সবাই দেখেছি সেখানে আমেরিকার বাহিনী কিভাবে পালিয়েছিল এবং আমরা দেখেছি সরাসরি আমরা অনলাইনে দেখেছি কিছু মানুষ বিমানের পাকা ধরে পালিয়ে যাওয়ার সময় তারা আকাশ থেকে পড়ে গিয়েছে এভাবে ইসলামের বিজয় হয় চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার বাইর আমার বন্ধুরা আমার এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আল্লাহর একজন বান্দা নবীর আশেখ নবীর সৈনিক এই বাংলার মাটিতে তিনি বিজয় অভিযান পরিচালনা করে বাংলার মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আপনারা হয়তো অনেকে মনে করেছেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ সে একজন অত্যন্ত উঁচু লম্বা সুন্দর ঠিক কিনা আপনারা যারা ইসলাম ইতিহাস পড়েছেন আপনারা জানেন বখতিয়ার খিলজি তিনি ছিলেন একজন সাধারণ মানুষ অতি সাধারণ ক্ষুদ্র মানুষ এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি হচ্ছেন আফগান একজন অধিবাসী তুর্কি বংশের একজন সম্প্রদায়ভুক্ত এখতিয়ার উদ্দিন মোহাম্মদ তিনি এত বেশি খাটো ছিলেন এত বেশি কুচ্ছিত চেহারা ছিলেন এত বেশি বেটেছিলেন তার শরীর এত একেবারে বেটেছিল কিন্তু তার হাতগুলো অনেক লম্বা লম্বা ছিল এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলছেন উনি আফগান থেকে চাকরির খুঁজে মানুষের দ্বারা দ্বারা চাকরির জন্য গড়েছিল মোহাম্মদ গরির সেনাবাহিনীর চাকরি নিতে চেয়েছিলেন কেউ তাকে নেয় নাই কারণ সে কুল খাটো ছিল তাকে সেনাবাহিনীতে যোগদান করার সেই শারীরিক সেই গঠন দিক দিয়ে সেই যোগ্যতা সেই যোগ্যতা তার ছিল না এবং কুতুবুদ্দিন আইবেকের কাছে সেনাবাহিনীর সৈনিকের চাকরির জন্য গিয়েছিল দেখে যে সেই লোকটা বেশ খাটো চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই সেই গরিব এই জন্য তাকে সৈনিকের চাকরি দেওয়া হয় নাই তখন তিনি হন্য হয়ে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি সেই নিরুপায় হয়ে তিনি একেবারে নিরাশ হয়ে তিনি চলে গেলেন বাদাউনের শাসনকর্তা মালিক হিজবুদ্দিন তাকে তার প্রতিভা দেখে তার সাহস দেখে তার নবীর প্রাণ দেখে ইসলামের প্রতি ভালোবাসা থেকে তাকে স্টার সেনাবাহিনীতে চাকরিতে নিয়োগ দেন এবং এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে বিউলি ও বগত নামে দুটি পরগনার জায়গা জায়গির প্রদান করে মুসলিম সীমান্ত রক্ষার দায়িত্ব দেন তখন থেকেই এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই বাংলাকে জয় করার যুদ্ধ করে এই বাংলাকে স্বাধীন করার স্বপ্ন দেখেন এখতিয়ার উদ্দিন এই সীমান্ত পাহারা দিতে দিতে সেই স্বপ্ন দেখত এই বাংলাকে আমি কীভাবে জয় করব। এই বাংলার মানুষগুলো সেন বংশের কাছে নির্যাতিত নিষ্পেষিত তারা প্রতিদিন তাদের জুলুমের শিকার হয় সে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে চোখের পানি পেলে দোয়া করে আর উদ্দিন সেই কাটো হতে পারে সেই চেহারা কুৎসিত হতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চোখের পানি পেলে দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই বাংলাকে তার হাতে জয়দান করেছিলেন জরুর বলুন সুবাহ যদি আপনারা পড়েন তাহলে বুঝবেন এই বাংলাকে কে বিজয় দান করেছিলেন বারোশত চার সনে এখতিয়ার উদ্দিন যে বিজয় দান করেছিলেন আমরা হিসাব করে দেখতে পাই ইসলাম আগমনের ছয়শ বছরের মাথায় এ বাংলায় ইসলাম প্রতিষ্ঠিত হয় জোর বলুন সোহানাল্লাহ আমরা ছয়শ বছর পরে হলো রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে পেয়েছি এটা আল্লাহ রব্বুল আলমীর মহান নিয়ামত ঠিক কিনা বলুন বাইর আমার বন্ধুরা আমার এদেশে ইসলাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়া খিলজির অদম্য স্পৃহা তার অতি সাহসের বদৌলতে আমরা এদেশে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে পেয়েছি আওয়াজ বলুন সুবাহান আজকের বারে রবি আউ্বলের এই মাসে আমরা ইখতিয়ার উদ্দিনকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি যার অদম্য স্পৃহার কারণে আমরা রাজনৈতিকভাবে ইসলাম পেয়েছি আজকে তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে বাংলাকে একটা ইসলামী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন আজকে ওনার নামে কেউ ফাতিহা দেয় না আজকে ওনার নামে কোনো মিলাদ করা হয় না আজকে ওনার নামে কোনো সিন্নি পাকানো হয় না আজকে উনি যদি একটা খানাকা নিয়ে আজকে মানুষকে বায়েত মরিত করাতেন প্রতিদিন তার জন্য কিন্তু ফাতিয়া হতো ঠিক কিনা বলুন অথচ এই এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির অবদান বাংলার মানুষ ভুলে গেলে চলবে না আমাদেরকে এই বাংলায় যদি আবার পরিপূর্ণ ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে এখতিয়ার উদ্দিনের সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলব ঠিক ভাই আমার বন্ধুরা আমার এই বাংলাদেশে ইসলাম কিভাবে প্রবেশ করেছে এদেশে ইসলাম রাজনৈতিকভাবে প্রবেশ করেছে এদেশে ইসলাম ধর্মীয় প্রচার দাওয়াত ও তাবলিগের মাধ্যমে ইসলাম এই দেশে প্রবেশ করেছে এদেশে অসংখ্য আউলিয়া একরামের আগমনে আমরা ইসলাম পেয়েছি আওয়াজ বলুন আমরা আমাদের এই ছোট্ট বাংলাদেশে ইসলাম আজ থেকে চোদ্দশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন এই মাসে রবি আউ্বালে এবং ছয়শো দশ খ্রিস্টাব্দে নবুত পেয়েছেন ইসলাম ধর্ম আসমান থেকে আল্লাহ পাক নাজিল করেছেন আমরা এ বাংলাদেশে ইসলাম আসতে কত বছর লেগেছে আমরা কখন ইসলাম পেয়েছি এটি যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্ম প্রচারের আগমনের দিক থেকে যদি আমি বর্ণনা করি তাহলে সেটা হবে অন্যভাবে আলোচনা আজকে আমি আপনাদের সামনে সামান্য আলোচনা করতে চাই এদেশে ইসলাম রাজনৈতিকভাবে কিভাবে প্রবেশ করেছে এবং এদেশে ইসলাম কখন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোরআনি শাসন কায়েম হয়েছে এবং রাষ্ট্রধর্ম ইসলাম হিসাবে এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সেই বিষয়ে সামান্য আমি আলোচনা করতে চাই আমরা এই দেশ একটি বাংলাদেশ বাংলার প্রাচীন সীমানা ঐতিহাসিকভাবে বর্ণনা আছে প্রাচীন বাংলার দক্ষিণে ছিল বঙ্গোপসাগর এই প্রাচীন বাংলার উত্তরে ছিল হিমালয় এবং পূর্বে ছিল গারকাশিয়া লুসাই জয়ন্তিয়া ত্রিপুরা এবং সর্বশেষ চট্টগ্রাম পশ্চিমে বিহারের রাজমহল পাহাড় ও কলিঙ্গ এই ইসলামের পূর্বে ইসলাম আগমনের পূর্বে এ বাংলাদেশে রাজনৈতিক কি অবস্থা ছিল আপনারা যদি ইতিহাস পড়েন ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতক পর্যন্ত অর্থাৎ হজরত ঈসা আলাই ইসলামের আগমনের চার শত বছর আগ পর্যন্ত সমগ্র বাংলায় অনার্য অধিবাসীরা রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে আসছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষের দিকে নন্দরাজ রাজা প্রভাব বিস্তার করে আধিপত্য বিস্তার করলে এবং চতুর্থ শতকের শেষের দিকে নন্দরাজ বংশের পতন হলে মৌর্য বংশের এদেশে আধিপত্য করে এবং এর থেকে আর্যদের প্রভাব বিস্তার লাভ করে সমগ্র বাংলাদেশে সুদীর্ঘকাল ব্যাপী বাংলায় আর্য ও হিন্দু শক্তির আধিপত্য ছিল বন্ধুরা আমার রাজার হিংসা ও দমন নীতির কারণে এই বাংলার রাজনৈতিক অরাজকতা চরমে পৌঁছে গিয়েছিল সমগ্র বাংলায় শুরু হয়েছিল অনৈক্ষ ও আত্মকলহ এবং এই আত্মকলহ অরাজকতার হাত থেকে নিষ্কৃতি লাভের জন্য বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য তৎকালীন বাংলার নেতৃবৃন্দ সকলে একত্রিত হয়ে তারা শপথ করল আমরা পারস্পরিক আর ঝগড়া বিবাদ করব না আমরা পরস্পর সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একজন নেই শাসক আমরা প্রতিষ্ঠা করব নির্বাচন করব তখন তারা সকালে মিলে গোপাল নামক একজন রাজাকে তারা রাজা হিসাবে মেনে নেয় গোপাল এই গোপাল থেকে পাল বংশের বিস্তার লাভ করে এই পাল বংশ শাশ্বত পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় তারা রাজত্ব পরিচালনা করেছিল এখান থেকে বোঝা যায় আমাদের নবীজি যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আগমন করে ছয়শো দশ খ্রিস্টাব্দে ইসলাম আগমন করে তখন এই বাংলাদেশে চলছিল ফাল বংশের রাজত্ব ঠিক কিনা বলুন ফাল বংশরা তখন এ দেশকে শাসন করছে ফাল বংশ হচ্ছে একটি হিন্দু তারা হিন্দু মানে তাদের ধর্ম অনুযায়ী তারা এই দেশের রাষ্ট্র পরিচালনা করে আসছে এবং এদেশে ছয়শ দশ খ্রিস্টাব্দের ইসলাম তখনও বাংলাদেশে আগমন করেনি বন্ধুরা আমার যখন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাল বংশর পতন শুরু হয় তখন এই বাংলায় শুরু হয় বিজয় সেনের রাজত্ব বিজয় সেন সাতশো পঞ্চাশ থেকে এ বাংলাকে শাসন করে তার শাসন ছিল চরম নৈরাজ্য নির্যাতন মানুষ রাজনৈতিক হিংসার শিকার হতো এবং পৃথিবীতে এই বাংলাদেশে চলত মারামারি হানাহানি দখলদারিত্ব এবং পত্তলিক পূজা মূর্তি পূজার এখানে অন্ধকার যুগকে যারা হার মানিয়েছে ইসলাম আগমনের পূর্বে মক্কার যে অবস্থা ছিল এই সেন বংশের রাজত্ব ছিল ঠিক তেমন অবস্থা কারণ আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন তখন পৃথিবীর কোন রাস্তায় কিন্তু শান্তি ছিল না সারা পৃথিবীতে অশান্তি ছিল বলে আল্লাহ পাক রহমতের নবীকে পাঠিয়েছিলেন জরুরুল সোহান তবে আমরা এই রহমত পেতে আমাদের সময় লেগেছে আমরা দেরিতে হলেও মহান আল্লাহর অশেষ রহমত আমরা ইসলামের সেই রহমত আমার নবীর সেই রহমতওয়ালা দিন কোরআন আমরা একটু পরে হলো পেয়েছি আওয়াজ দিয়ে বলুন না সুলহান বন্ধুরা আমার